হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান নতুন ভিডিওতে ওয়েলকাম আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট যারা এতদিন ধরে আমাকে বিভিন্নভাবে নক করেছেন যে আপনি পাইয়ের কেওয়াইসি পাচ্ছেন না অনেকে বলছেন যে ভাই অনেক দিন ধরে ওয়েট করে আছি আমি অনেক দিন ধরে পাই মাইনিং করছি অথচ আমার কেওয়াইসি আসেনি অনেকের কেওয়াইসি চলে এসছে অনেকে বলছেন আপনার রেফারেল টিমে যারা ছিল তাদের ম্যাক্সিমাম কেওয়াইসি হয়ে গিয়েছে কিন্তু আপনার এখনও কেওয়াইসির সুযোগটা আসেনি এছাড়াও কেওয়াইসি সংক্রান্ত যাদের যে সমস্যায় থাকুক না কেন আজকে কেওয়াইসি সংক্রান্ত কিছু সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করব আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখেন এবং এই প্রসেসগুলো মেনটেন করেন আশা করছি আপনাদের ম্যাক্সিমাম কেওয়াইসি সম্পর্কিত সমস্যার সমাধান হয়ে যাবে তবুও সবারই হবে না এখনও হান্ড্রেড পারসেন্ট স্লট ওপেন হয়নি পাই কেওয়াইসির তাই একসাথে সবাইকে তারা কেওয়াইসি করিয়ে নিতে পারবে না আপনাকে এই ভিডিওটা দেখতে হবে প্রসেসগুলো মেনটেন করতে হবে আশা করছি খুব দ্রুতই আপনি কেওয়াইসির জন্য স্লট পেয়ে যাবেন এবং আমি বারবার আমার পাই নেটওয়ার্ক সম্পর্কিত ভিডিওগুলোতে বলেছি যে কেওয়াইসি আপনি নিশ্চিত পাবেন ওয়েট করুন যতদিন না আপনি কেওয়াইসি করতে পারছেন এবং মাইনিং করতে পারছেন সেটা আপনার জন্য সাপে বর অর্থাৎ আপনি পাই মার্কেটে লিস্টেড হওয়ার আগে নিশ্চিত কেওয়াইসি করতে পারবেন এবং আপনার পাইটা হাতে পাবেন যদি আপনি সঠিকভাবে আপনার পাই মাইনিং করতে পারেন তাহলে সেই পর্যন্ত আমরা এখন আগে কেওয়াইসি করে ফেলেছি তার মানে আমি কিন্তু আপনার থেকে বেশি লাভবান হয়ে যায়নি কারণ যখন আমরা সেল করতে পারবো মার্কেটে লিস্টেড হলে সেই সময়টা কিন্তু একসাথেই হবে তাই আপনি কিন্তু এখন বেশি সুযোগ পাচ্ছেন মন দিয়ে মাইনিং করতে থাকুন এবং যদি এখন আপনি কেওয়াইসি না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখুন আমি দুইটা পদ্ধতি দেখাবো এই দুইটা পদ্ধতিই আপনি অ্যাপ্লাই করবেন প্রত্যেকেই দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করবেন এই পদ্ধতি দুইটা অ্যাপ্লাই করলে কোনো ক্ষতি হবে না বরং উপকার আপনার হলেও হতে পারে হয়তো আপনি দ্রুত কেওয়াইসি স্লটটা পেয়ে যেতে পারেন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে অলে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট আসলে কোনো আপডেট নিয়ে আমি ভিডিও পাবলিশ করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপডেটটা টেক্সট আকারে অথবা ভয়েস আকারে সবচেয়ে আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন এবং চাইলে আমাকে টুইটারে ফলো করতে পারেন ফেসবুকে আমাদের একটি সাপোর্ট গ্রুপ আছে সেখানেও আপনি যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর সবচেয়ে বড় রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবেন না কারণ এই ভিডিও যখন আপনি দেখছেন নিশ্চয়ই কিছু না কিছু উপকারে আপনার আসবে আর একটা লাইক করতে শুধু কয়েক সেকেন্ড মাত্র সময় লাগে এখানে আপনার শ্রম খুব বেশি ব্যয় হচ্ছে না এবং কোনো অর্থই ব্যয় হচ্ছে না একটা লাইক করবেন যাতে আমি ইন্সপায়ার হই এবং পরবর্তীতে আপনাদের জন্য এই রিসার্চ করার সময়টুকু ভিডিও তৈরি করার সময়টুকু এবং ভিডিওটা এডিট করে পাবলিশ করার সময়টুকু খুব আমোদের সাথে কাটাতে পারি মূল কথায় আসি দুইটা স্টেপের প্রথমটাতে আসি প্রথমে আপনারা যেটা করবেন আপনি যার রেফারেলে নিশ্চয়ই আপনি কারো না কারো রেফারেলে মাইনিং করছেন কারণ মাইনিং প্রজেক্টগুলোতে রেফারেল ছাড়া জয়েন করা যায় না আপনি আগে আপ্রাণ চেষ্টা করবেন আপনি যার রেফারেলে মাইনিং করছেন সে যেন আপনাকে কেওয়াইসির জন্য ইনভাইটেশন পাঠায় এটা নিশ্চিত করতে এইরকম একটা অপশন সম্প্রতি পাই অ্যাপসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যদি আপনি কাউকে রেফার করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই তাদেরকে কেওয়াইসির জন্য ভেরিফিকেশন পাঠাবেন তাহলে তারা হয়তো দ্রুত কেওয়াইসি স্লটটা পাবে এবং আপনিও কিছু বাড়তি কয়েন যেটা তাদের রেফারেলের ফলে বেশি গ্যাস ফি পেয়ে আপনি ইনকাম করেছেন সেটা হয়তো এখান থেকে আনলক হবে এবং আপনি যার রেফারেলে মাইনিং করছেন তাকেও বলবেন যেন সেও আপনাকে মাইনিংয়ের জন্য ইনভাইটেশন পাঠায় কিভাবে ইনভাইটেশন পাঠাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য পাই অ্যাপসের একেবারে উপরে বাম পাশে কোনার দিকে একটা থ্রি লাইন মেনুবার আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই মেইন নেট অপশনটাতে ক্লিক করে দিবেন তারপরে যে নতুন পেজে নিয়ে আসবে এটাকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন দেখবেন লেখা আছে notify team to KYC migrate এই অপশনটাতে ক্লিক করে দিবেন এখানে আপনাকে আপনার সমস্ত যে রেফারেল আছে তাদের লিস্ট দেখাবে এবং উপর একটা বাটন দেখাবে টিম কেওয়াইসি রিমাইন্ডার আপনি জাস্ট এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আমার টিমে যারা রয়েছে যারা পাই মাইনিং করছে অর্থাৎ আমার রেফারেল টিমে যারা রয়েছে তাদের সবার কাছে কিন্তু কেওয়াইসির জন্য ইনভাইটেশন চলে গেছে এরকমটা বলছে হয়তো সবাই পাবে না তবে এখান থেকে কেউ কেউ নিশ্চিত কিন্তু ইনভাইটেশন পাবে এবং এখান থেকে ইনভাইটেশন পেলেই খুব দ্রুত তারা কেওয়াইসি কমপ্লিট করে ফেলতে পারবে এবং প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর অন্তর আপনি বা আপনি যার রেফারেলে কাজ করছেন আপনারা এখান থেকে একটা সুযোগ পাবেন আপনাদের টিমকে নোটিফাই করার জন্য যেন তারা আইসি করে ফেলে প্রত্যেকে যদি এই টোয়েন্টি টোয়েন্টি ফোর আওয়ার অন্তর অন্তর এই নোটিফাই করতে থাকে তাহলে যারা রয়েছে রেফারেল টিমে তারা খুব দ্রুত হয়তো সুযোগটা পাবে কেওয়াইসি কমপ্লিট করার জন্য এটা গেল প্রথম অপশন দ্বিতীয় অপশনে আপনাকে যেটা করতে হবে প্রথমেই চলে যেতে হবে আপনার পাই ব্রাউজারে সেখান থেকে আমরা কেওয়াইসি অপশনে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো কারণ এই দ্বিতীয় অপশনে দ্বিতীয় যে পদ্ধতি এই পদ্ধতিতে আমাদের ওই স্ক্রিনশটটা দরকার হবে ব্রাউজারে এসে কেওয়াইসি পাই অপশনটাতে ক্লিক করলে সেটা আপনি পেয়ে যাবেন অনেকগুলো অপশন আছে তার মধ্যে কেওয়াইসি পাই পেয়ে যাবেন কেওয়াইসি পাই অপশনটাতে ক্লিক করলে আপনাকে আপনার কেওয়াইসি পেজে নিয়ে আসবে এবং এখানে যেহেতু আমি কেওয়াইসি কমপ্লিট করে ফেলেছি এই জন্য আমাকে একটু অন্যরকম দেখাচ্ছে আপনাকে হয়তো দেখাবে যে কামিং সুন বা একটা হাত দেখাবে সি ইউ সুন এই ধরনের কোনো একটা নোটিফিকেশন দেখাবে সেটা আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ব্যাস ব্রাউজারের কাজ শেষ আমরা এখন আবার ফিরে যাব আমাদের পাই অ্যাপসের মধ্যে অ্যাপসে এসে আবারও আমরা উপরের থ্রি লাইন মেনুবারে ক্লিক করবো এবারে আমরা যে মেনুগুলো আসবে তার মধ্যে থেকে স্ক্রল করে একটু নিচের দিকে গিয়ে সাপোর্ট পোর্টাল এই মেনুটা খুঁজে বের করার চেষ্টা করব এটা পেয়ে গেলে এটাতে ক্লিক করে দিবেন একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন এখান থেকে একটা লিঙ্কে রিডাইরেক্ট করে আপনাকে নিয়ে যাবে নতুন যে ওয়েব পেজে আপনাকে নিয়ে আসবে এটাকে স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন কয়েকটা অপশন আছে আপনি বিভিন্ন সমস্যা নিয়ে এখানে পাইকোর টিমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অর্থাৎ তাদেরকে জানাতে পারেন আপনার কি সমস্যা তারা পরবর্তীতে আপনার সমস্যার প্রায়োরিটি বুঝে আপনাকে সমাধান দিবে যেহেতু আমরা কেওয়াইসি সংক্রান্ত সমস্যা তাদেরকে জানাবো তাই কেওয়াইসি ইন ইমেল রিকোয়েস্ট এই জায়গাটাতে আমরা ক্লিক করব পরবর্তী পেজে আপনাকে অনেকগুলো এখানে রিমাইন্ডার দিবে অনেকগুলো কথাবার্তা বলবে যেগুলো আপনার হয়তো জানা জরুরি আপনি একটু এখানে পড়ে নেবেন আমি অত কিছু এখন পড়তে যাচ্ছি না আমি জাস্ট নিচে স্ক্রল করে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম আছে এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে কি করে ফিল করবেন প্রথমেই আপনি যে ইমেইলটা দিয়ে পাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ইমেইলটা এখানে সুন্দর করে সঠিকভাবে লিখে দিবেন তারপরে হচ্ছে পাইতে আপনার ইউজার নেম কী আছে সেটা লিখে দিবেন এরপরে আপনি কোন দেশ থেকে পাই মাইনিং করছেন সেটা এই ঘরটাতে লিখে দিবেন এরপরে বলছে অ্যান্ড্রয়েড আর আইএসও আপনি এই জায়গাতে ক্লিক করলে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে অ্যান্ড্রয়েড একটা আইএসও এখান থেকে আপনি যদি আইএসও ইউজার হন তাহলে আইএসওটা সিলেক্ট করে দিবেন আর আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে সিলেক্ট হয়ে যাবে এরপরে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের ভার্সন কত সাধারণত এখন অ্যান্ড্রয়েড টেন প্লাস ভার্সন হয় তারপর আপনার যাই হোক না কেন আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে যাবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখবেন দেখে এখানে লিখে দেবেন অ্যান্ড্রয়েড ভার্সন টেন ইলেভেন যা হোক না কেন এরপরে নিজের ঘরে আপনার মোবাইলের ব্র্যান্ড বা মডেল কি অর্থাৎ নাম এবং মডেল সেটা আপনি এখানে লিখে দিবেন এগুলো দেওয়ার কারণ হচ্ছে এক এক মোবাইলে মাইনিংটা এক একভাবে হয় এক এক সিস্টেমে এক একভাবে মাইনিংটা চলে আপনি যখন এই তথ্যগুলো দিবেন তখন পাই যে সাপোর্টিভ আছে তাদের বুঝতে সুবিধা হবে আপনার সমস্যাটা আসলে কি কারণে হচ্ছে এখানে সব তথ্যগুলো ঠিকঠাক দেওয়া হলে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব এখন হচ্ছে আমাদেরকে এখানে বেশ কিছু অপশন দিয়েছে এই অপশনগুলো হচ্ছে আমরা কি বিষয়ে অ্যাপ্লিকেশনটা সাবমিট করছি সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন সেকশনের প্রথম থেকে শেষ অপশনটার আগ পর্যন্ত যতগুলো পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো হচ্ছে যারা কেওয়াইসিতে ইনভাইটেশন পেয়েছে এবং ইনভাইটেশন পাওয়ার পরে তারা কেওয়াইসি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন তাদের ফটো নিচ্ছে না অথবা তাদের আইডি কার্ডের ছবি নিচ্ছে না অথবা বারবার সাবমিট করার পরেও প্রবলেম শো হচ্ছে তাদের জন্য যেহেতু আপনার এই ধরনের কোনো সমস্যা নয় আপনি চাইছেন যে আপনি কেওয়াইসি স্লট পাচ্ছেন না সেটা পাওয়ার জন্যে তাই আপনি এই নান অপশনটাতে ক্লিক করবেন নানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে বেশ কয়েকটা পয়েন্ট এখানে আরও আপনি পাবেন সেকশন পাবেন যেমন ভ্যালিডেশন আছে আদার আছে এর কোনোটাই আমাদের দরকার নেই আমাদের যেটা সেটা করা হয়ে গেছে এরপরে ডেসক্রিপশন নামক একটা ছক পাবেন আপনি এই ছকের মধ্যে আপনাকে লিখে দিতে হবে আপনার প্রবলেমটা কি এবং মনে রাখবেন এটা নিশ্চিত আপনি ইংলিশে লিখবেন ইংলিশেই লিখতে হবে বাংলায় লিখলে কিন্তু হবে না তার জন্য আপনি কি করবেন ট্রান্সলেটরে চলে যাবেন ট্রান্সলেটরে গিয়ে আপনার সমস্যাটা সুন্দর করে বাংলা ভাষায় গুছিয়ে লিখবেন তাহলে সেখান থেকে গুগল আপনাকে ট্রান্সলেট করে দেবে আপনি সেটা কপি করে এনে জাস্ট এখানে বসিয়ে দিবেন আপনি বাংলায় লিখে দিবেন যে আমি কেওয়াইসির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি আপনি আমি অনেক দিন ধরে পাই মাইনিং করছি কিন্তু আমি এখন পর্যন্ত কেওয়াইসি স্লট পাইনি দয়া করে আমাকে কেওয়াইসি স্লটটা দিবেন এই কথাটা লিখে ট্রান্সলেশনটা কপি করে নিয়ে এসে এই ছকটাতে বসিয়ে দেবেন এবারে আপনি যে স্ক্রিনশটটা একটু আগে নিয়ে রেখেছিলেন পাই ব্রাউজার থেকে সেই স্ক্রিনশটটা এখানে অ্যাডজাস্ট করে দিবেন অর্থাৎ এই ব্রাউজ অপশনটাতে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিবেন এখানে উপরে যা যা বলেছি সব যদি ঠিকঠাক মতো হয় তাহলে এই সেন্ড বাটনে ক্লিক করবেন তবে আরও একবার এই ভিডিওটা একটু টেনে নিয়ে আপনি এটাকে চেক করে নেবেন দেখবেন যে সবগুলো ঠিকঠাক আছে নাকি যদি ঠিকঠাক থাকে তাহলে এই সেন্ড বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে এই ধরনের একটা থ্যাঙ্কস মেসেজ দিয়ে দিবে এখানে তারা আপনি যে টিকিটটা ক্রিয়েট করেছেন অর্থাৎ সাপোর্টের জন্য যে মেইলটা করেছেন বা যে বক্সটা পূরণ করেছেন যে ছকটা পূরণ করেছেন সেটার একটা কোড দিয়ে দিবে এবং পরবর্তীতে আপনি যে ইমেলটা দিয়েছেন এই ইমেলটাতে তারা আপনাকে নোটিফাই করবে যে আপনি যে আবেদনটা করেছিলেন সেই আবেদনের অবস্থাটা কি আছে এই দুইটা দেখানো পদ্ধতি যেটা আমি আজকের ভিডিওতে চেষ্টা করলাম খুব সুন্দর এবং সহজভাবে দেখানোর এটা মেনটেন করুন এবং বিশেষ করে আপনার যে যার রেফারেল আপনি কাজ করছেন তাকে বলুন টোয়েন্টি ফোর আওয়ার্স অন্তর অন্তর আপনাকে নোটিফাই করার জন্য আশা করছি খুব দ্রুত আপনি পায়ের কেওয়াইসি স্লট পেয়ে যাবেন এবং পেলেন কিনা যখন পাবেন তখন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা ইনফরমেটিভ কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই পদ্ধতি দুইটাই আপনি আগে জানতেন না কি জানতেন না সেটাও জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন